হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আর্নিং মাস্টার চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইগল নেটওয়ার্কের একটি নতুন আপডেট এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে ইগল নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেল আপডেটটা দেখে ফেলেছেন তবে সেটাকে নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব তো অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো অনেক নতুন নতুন কিছু আপনারা জানতে পারবেন আর সেই সাথে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন কারণ আমি আপনাদের জন্য যেসব ভিডিও নিয়ে আসি সেটা অনেকাংশে নতুন এবং হয়তো বিষয়টা কমন থাকে কিন্তু তার মধ্যে অনেক কিছু থাকে যেটা হচ্ছে আপনারা বাইরে পাবেন না আমি আমার নিজস্ব রিসার্চ থেকে আপনাদের জন্য নতুন কিছু সবসময় নিয়ে আসার চেষ্টা করি কমন বিষয় থেকে নতুন কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করি এই জন্যে যদি ভিডিও আপনাদের কাজে লাগে কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের আরও নতুন কি জানার আছে অথবা ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারলেন কি পারলেন না তাহলে হয়তো ইন্সপিরেশন বাড়বে এবং কষ্ট করে একটা ভিডিও তৈরি করা এবং আপলোড করা পর্যন্ত যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোতে আরও বেশি আগ্রহ বোধ করব তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইগল নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেল ওপেন করে রেখেছি এখানে একটা নতুন আপডেট তারা দিয়েছে যেটা হচ্ছে two point five billion E A N burn coming soon মানে ইএএন টোকেনটা e যেটা আমরা ইগল নেটওয়ার্ক থেকে মাইনিং করে পাচ্ছি সেটাকে তারা বার্ন করবে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন এখন এই টু পয়েন্ট ফাইভ বিলিয়নটা আমি বলছি একটা সুখবর আমরা যারা ইগল নেটওয়ার্ক মাইনিং করছি প্রথমত আপনারা জানেন ইগল নেটওয়ার্ক এখনই উইথড্র করা যাচ্ছে এবং সেটাকে সোয়াপ করা যাচ্ছে এর আগে আমি এই সংক্রান্ত ভিডিও আপলোড করেছি আপনারা হয়তো দেখেছেন যারা দেখেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবেন তো এইটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট একটা টোকেন মাত্র মার্কেটে আসলো এবং এখনই তারা বার্নিং শুরু করেছে আপনারা জানেন বার্নিং মানে হচ্ছে সেই টোকেনটাকে নষ্ট করে দেওয়া অর্থাৎ যা তাদের টোটাল সাপ্লাইস দিল সেই টোটাল সাপ্লাই থেকে কিছুটা কমিয়ে নিয়ে আসা হ্যাঁ এটা অবশ্যই আমাদের জন্য সুখবর কারণ আপনারা স্বাভাবিকভাবেই করেই বুঝবেন যে টোকেন যত কম থাকে সেটার ভ্যালু তত বেশি ইনকারেজ করার সম্ভাবনা থাকে এই জন্যে টোকেন যত কম হবে তত টোকেনের প্রাইস বাড়ার সম্ভাবনা থাকবে এখনই আপনারা ইএন টোকেনটাকে সেল করতে পারছেন সেটা খুবই কম প্রাইসে তবে অদূর ভবিষ্যতে ইগল নেটওয়ার্কের এই প্রজেক্টটাতে যা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বিভিন্ন ফোরামে যা আলোচনা শোনা যাচ্ছে সেই অনুযায়ী এই টোকেনটা খুবই সম্ভাবনাময় হতে পারে এবং আমাদের যারা আমরা ইগল নেটওয়ার্কের মাইনার আমাদের খুব ভালো একটা প্রফিট ইগল দিতে পারে এই টু পয়েন্ট ফাইভ বিলিয়ন কেন খুবই একটা ভালো সুখবর আমাদের ইগল মাইনারদের জন্য সেটা চলুন নিচে আর একটা টুইট দেখে একটু বোঝার চেষ্টা করি আপনারা এইখানে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা চার্ট দেওয়া হয়েছে যেটা হচ্ছে বিএসসি স্ক্যানের এই চার্টটাকে একটু বড় করে যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাবো যে ইগল নেটওয়ার্কের টোটাল সাপ্লাই হচ্ছে ten billion ten billion coin তারা টোটালি মার্কেটে সাপ্লাই করবে বা করছে হ্যাঁ তাহলে টেন বিলিয়ন থেকে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন চলে গেল এইভাবে যদি মাঝে মাঝে বার্নিং হতে থাকে তাহলে চিন্তা করুন পুরোপুরি সব এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার আগে এবং মার্কেটে সেইভাবে আসার আগে কি পরিমাণ কয়েন মার্কেটে থাকতে পারে এবং যে পরিমাণ কয়েন মার্কেটে থাকবে তার মধ্যে হয়তো আপনি একজন হোল্ডার আমি একজন হোল্ডার আপনার কাছে কিছু থাকবে আমার কাছে কিছু থাকবে এবং সেটা খুবই সীমিত সংখ্যক খুবই তাড়াতাড়ি হয়তো ইগল নেটওয়ার্কের মাইনিং বন্ধ হয়ে যাবে আপনারা জানেন যে কয়েনটা মার্কেটে সেল শুরু হয়ে যায় বাই শুরু হয়ে যায় ট্রেডিং শুরু হয়ে যায় সেই কয়েনটার আর খুব বেশি দিন মাইনিং করা যায় না ইগল নেটওয়ার্ক এই জন্য বন্ধ হয়ে যাবে এখন তারা নিজস্ব সোয়াপে এটা করছে এরপরে খুবই তাড়াতাড়ি খবর আসবে যে বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জে ইএন টোকেনটা লিস্টেড হয়ে গেছে এবং তখন অবশ্যই মাইনিং বন্ধ করে দেবে কোর্টটি আর সেই সময় যদি আপনার কাছে আমার কাছে এন টোকেনটা থাকে তাহলে হয়তো আমরা এখান থেকে ভালো একটা প্রফিট বুক করতে পারবো নিজেদের জন্যে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ইগল নেটওয়ার্কটাকে মাইনিং বন্ধ করবেন না মাইনিং চালিয়ে যাবেন এবং যারা এখনও শুরু করেননি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মাইনিং অ্যাপসটার লিঙ্ক পাবেন এবং সেই সাথে আমার রেফার কোডটা পাবেন সেই রেফার কোড দিয়ে জয়েন করবেন যে কোনো মাইনারে জয়েন করতে গেলে রেফার কোড প্রয়োজন হয় রেফার কোড ছাড়া আপনি মাইনারে জয়েন করতে পারবেন না তো আমার রেফার কোডটা যদি ব্যবহার করেন আমি আপনাকে আমার সিকিউরিটি সার্কেলে অ্যাড করে নিব সেখান থেকে আপনি আমার সাথে যুক্ত থাকতে পারবেন এবং সেই সাথে দশটা ইগল কয়েন ফ্রি পাবেন এবং আমার সাথে আরও আপনি যুক্ত থাকতে পারবেন আমার টুইটার হ্যান্ডেল ফলো করে অথবা আমার সাথে আমার টেলিগ্রাম একটা চ্যানেল রয়েছে সেটাতে যুক্ত হয়ে অথবা ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেখানে যুক্ত হতে পারবেন এছাড়াও ইগলে তো যদি আপনি আমার রেফার কোড ব্যবহার করেন অটোমেটিক্যালি আপনি আমার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে বিভিন্ন সময় সাপোর্ট দিতে পারবো আপনাদের কাছ থেকে আমি নতুন নতুন কিছু শিখতে পারবো আপনারাও আমার কাছ থেকে আশা করছি নতুন নতুন তথ্য পাবেন তো এই জন্যে মাইনিংটা যদি আপনি শুরু না করে থাকেন আজকে শুরু কর শুরু করুন কারণ এটা অলরেডি মার্কেটে বাইসেল চলছে তাদের নিজস্ব সোয়াপ আছে সেই সংক্রান্ত একটা মোটামুটি ধারণা আমি আমার একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি এবং যদি আপনাদের দরকার হয় ডিটেলসে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ডিটেলসে তার উপর একটা ভিডিও পাবলিশ করার চেষ্টা করব এই দেখলেন আপনারা যে ইগল নেটওয়ার্কের টোটাল সাপ্লাইটা খুবই কম অন্যান্য অনেক কয়েন থেকে কম এবং সেই সাথে তারা বার্নিং করে যাচ্ছে তাদের প্রথম যে বার্নিংয়ের খবরটা এসেছে বার্নিং হতে যাচ্ছে সেটাতে তারা two point five billion already burning করে ফেলছে এই রকম বড় বড় বার্নিং যদি হতে থাকে তাহলে খুব বেশি কয়েন মার্কেটে থাকবে না এবং খুব বেশি দিন মাইনিং আর চলবে না এখনই সুযোগ সুযোগ সবসময় থাকে না পরবর্তী পরবর্তীতে হয়তো পাবেন না এখন মাইনিং শুরু করুন এবং সেই সাথে আরেকটি এখানে খুবই ভালো নিউজ এখানে রয়েছে যেটা হচ্ছে হোল্ডার এখানে আপনারা দেখুন হোল্ডারের একটা লিস্ট দেওয়া হয়েছে হোল্ডারের যে লিস্টটা এখানে দেওয়া হয়েছে এটাকে একটু দেখুন উনচল্লিশ হাজার তিনশো তেরো হোল্ডার হোল্ডার উনচল্লিশ হাজার তিনশো তেরো অ্যাড্রেস এই ইএএন e টোকেনটাকে ইএমটির টোকেনটাকে হোল্ড করেছে তাহলে এটার মানে এটা একটা ভালো বড় সুখবর আর সেই সাথে সাথে যারা মাইনিং করছেন না তাদের জন্য এটা একটা দুঃসংবাদ হতে পারে কারণ এই পরিমাণ হোল্ডার থাকার পরে তারা প্রতিদিন মাইনিং করার পরে যে পরিমাণ কয়েন বিক্রি মানে ডিস্ট্রিবিউট হতে বাকি থাকবে সেই পরিমাণ কয়েন হয়তো খুব দ্রুতই ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং সাথে সাথে মাইনিংটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো এই জন্যে আপনাদেরকে বারবার বলছি যে আপনারা হচ্ছে ইগল নেটওয়ার্কটা আজকে ইনস্টল করুন যারা করেননি এবং যারা করেছেন ইনঅ্যাক্টিভ আছেন দ্রুত অ্যাক্টিভ হয়ে যান এবং আমার চ্যানেলটাকে ইগলের অন্যান্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনাদেরকে আমন্ত্রণ জানা জানানো যে এই চল্লিশ হাজার ইগল হোল্ডারের পরিবারে আপনি যেন যুক্ত হতে পারেন এবং যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন তাহলে মাইনিংটা চালিয়ে রাখতে পারেন এবং ইগল সংক্রান্ত যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানালে আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব আমাকে আমার যদি আপনারা টেলিগ্রামে আমাকে যুক্ত হয়ে থাকেন আমার চ্যানেলের সাথে তাহলে হয়তো বিভিন্ন রকম আপডেট পাবেন ইগল সংক্রান্ত আপডেট আমি এখন থেকে প্রতিনিয়তই নিয়ে আসছি আমার চ্যানেলে এই জন্য আপনারা আমার সাথে জুড়ে থাকুন আশা করি ভবিষ্যতে আপনার আপনাদের আপনারা যখন প্রফিট পাবেন তখন সেটার একটা ভালো মোটিভেশন আমার কাছ থেকে পেয়ে তারপরে সেখানে যেতে পারবেন যাতে কোনো রকম ভুল না হয় এবং আপনারা প্রফিটেবল হতে পারেন সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন